সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন টেকমোবাইল প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আপনাদের জন্য আজ নিয়ে এলাম আমি একটা নতুন টিউটল টিউটলটা হলো কিভাবে আপনার ফোনের সিম এবং ব্যাটারি এবং ফোনের ডিটেলস বের করবেন তো ভিওর্স এটা বের করতে হলে আপনাকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে যেটা আপনি প্লে স্টোরে পাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখানে সেখানেও লিঙ্কটা দেওয়া হবে তো ভিওর্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে আরও নতুন নতুন আপডেট তার আপনি সর্বপ্রথম পান তো ভিওর্স আমি টুইটারটা যাবো টিউটরটা যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইন্ট্রো নেবো ইন্ট্রোর পরে আমি টিউটোরিয়ালটা দেখাচ্ছি তো ভিউয়ার্স টিউটোরিয়ালটার জন্য আপনাকে প্রথমে তো যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে সো আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে আপনার লিখতে হবে সিম ফোন ডিটেলস এরকম আসলে আপনি অনেকগুলো অ্যাপস পাবেন অনেকগুলো অ্যাপসের মধ্যে থেকে আপনাকে এই অ্যাপসটা ক্লিক করে খুঁজে বের করতে হবে সো তারপরে এটা ইনস্টল করতে হবে তো ভিওর্স আমি এই অ্যাপসটা অলরেডি ইনস্টল করে ফেলেছি তাই আমার ইনস্টল করার কোনো দরকার নেই তো ভিওর্স এই অ্যাপসটা এখন এখান থেকে আপনাকে ওপেন করতে হবে আপনি চাইলে আপনার ফোন থেকে ওপেন করতে পারবেন তো ভিওর্স আমি এখান থেকেই অ্যাপসটা ওপেন করলাম এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে নেবেন দেখুন এখানে চারটে অপশন আছে সিম ইনফু ডাইপস ইনফু ব্যাটারি ইনফু মোর অ্যাপস মানে আরও টোটাল অ্যাপসের ডিটেলস তো ভিউর্স প্রথমত আমি সিমস ইনফোয়ে যাব সিম ইনফোয়ে ক্লিক করলাম দেখুন আমার serial number NID serial number SIM state ready country BD Bangladesh IMCR number এই যে operator number Grameen four network three G টাটা connected mobile country ISO BR BD Bangladesh operator ID দেখুন কল হ্যাঁ, আইডি এবং লোকেশন এরিয়া কোড আমার তো বিওর্স আমি এখন ব্যাগে যাব ব্যাগে যায় এখানে আপনার লেখা আছে ডাইভ ডাইভ ইনফু মানে আপনার ফোনের ইনফু তো এটা আমি ক্লিক করলাম দেখেন আমার কি ফোন আমার ফোনের আইমিয়ার নাম্বার টাইপ টাইপ আমার স্ক্রিন সাইজ পাঁচ ইঞ্চি RAM one point three point seven রিলিশন পাঁচশো চল্লিশ গুণ নয়শো ষাট পিক্সেলস সিকিউরিটি ডিসেল দুইশো চল্লিশ DPR model J M S M J five three two G board M T F hardware Samsung T F দেখুন এখানে আমার সব ভার্সন আমার দেখুন আমার অ্যান্ড্রয়েড ভার্সন কত সিক্স পয়েন্ট জিরো ওয়ান দেখুন এখানে সব ডিটেলসই আছে তো এখান থেকে আপনি ব্যাগে আসবেন আপনার ব্যাটারি ইনফু এখানে আছে আপনার ব্যাটারি ইনফো তো আপনি এখানে ব্যাটারি ইনফোতে ক্লিক করলাম ক্লিক করে দেখুন আমার battery good level three power score battery discharging L ion এই কোম্পানির technology line company voltage three point eight voltage তারপরে টেম্পোরেট আঠাশ পয়েন্ট সেভেন সিসো ছাব্বিশশো এমপিয়ার দেখেন এখানে আমার ব্যাটারির টোটাল ডিটেলসই আছে তো ভিউর্স এটাও আমি ব্যাক দিলাম ব্যাগ দিয়ে আপনি এখন দেখবেন মোর অ্যাপস মানে আপনার অ্যাপসগুলা কোন কোনটা কোন ভাষণের তো আমি এখানে ক্লিক করলাম দেখেন এখান থেকে চাইলে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন দেন তারিখ ফোনের ইনস্টল এগুলো আপনি ইচ্ছা করলে ইনস্টল করে নিতে পারবেন তো ভিওর্স এগুলো আমার একটু দরকার নেই কারণ আমি আপনাকে যে টিটোলটা দিয়েছিলাম সেই টিটোলটা দেখালাম বোঝালাম এবং আরও ভালো ভালো টিউটোরিয়াল যদি পেতে চান আমাদের সাথে থাকবেন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট কমেন্ট করে জানাবেন আপনার টিউটোরিয়ালটা কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে প্রত্যেকটা লেটেস্ট লেটেস্ট আপডেট আপনি সবার আগে পান তো বেহর্স ভালো থাকবেন পরবর্তী নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে আমাদের